ঘুরছে পুরো বুক তুই কুরারে তোর সুখ তবু মরার আগেও আমি দেখবো না রে তোর মুখ আমার মৃত আত্মাটা তোর ডাকবে একদিনে খুব